আজকে নতুন একটা ওয়েবসাইট দেখাই কালকে আর একটা দেখাবো ইনশাল্লাহ দেখি তো কি হয় auto draw dot com AutoDraw dot com একটা গুগলের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট এটার মাধ্যমে ড্রয়িং কেন্দ্রিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করে এটা গুগলে সার্চ দিলে ওই রকমই আসে না গুগলে না অটো ড্র ডট কম লিখবেন এরকম আসবে না আপনাদের অন্যরকম আসবে তাহলে কেমনে এরকম নিয়ে আসবো গেট স্টার্ট নামের একটা বাটন আসবে সাথে ওখানে শুধু গেট স্টার্টে ক্লিক করবেন তাহলে এটা আসবে আচ্ছা স্যার আমি একবার গেট স্টার্ট করছিলাম তো ওই জন্য আর ওই জায়গায় যাইনি সরাসরি এখানে আসছে auto A U T O D R A W R A W dot com হ্যাঁ ডট কম ইন্টার এখানে এখানে কই ক্লিক করব গেট স্টার লেখা আছে না স্টার বাটন আসবে কই ওই আমি আপনি অটো ড্রতে যান অটো ড্র ডট কম এখানে দেখা এই যে স্টার ড্রয়িং স্টার ড্রয়িং লেখা আসছে স্টার ড্রয়িং এ ক্লিক করলে এটা চলে আসবে আসে না আচ্ছা এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাইট এখানে আমি যদি কোনো কিছু ক্যাজুয়ালি ড্রয়িং করি ও নিখুঁতভাবে সেটা ঠিক করে দেয় অনেক অপশন দিয়ে দেয় যেমন আমি একটা গাছ আঁকি না ঘর আঁকি আমি একটা ঘর আঁকলাম এ ওপরে অনেকগুলো অপশন দিয়ে দিছে ঘরের আমি যে কোনো ঘর সিলেক্ট করতে পারি অটোমেটিক হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ঘরগুলো আসলো মানে এ অটোমেটিক্যালি এই কাজগুলো করে আপনি এর কালারও চেঞ্জ করতে পারেন স্যার আচ্ছা, আমি তো এখানে লিখে দিলে সেটারও আসার কথা আর কি হ্যাঁ, হ্যাঁ, আমি যদি এখানে লিখে দিই যে ঘর তাহলে তো ঘরের সিম্বলগুলো আসার কথা তাই আসবে না কি হ্যাঁ? এটা বেশি বেশি বলে ফেললাম ঘরের সিম্বল হ্যাঁ মানে আমি লিখে দিলাম যে ঘর ঘরের সিম্বল আসবে না এখানে লিখে দিবেন হ্যাঁ, হ্যাঁ। প্রথমে যে টুলস আছে এটা হচ্ছে ম্যাজিক অটো ড্র টুলস এটাতে ড্র করবেন তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার সামনে ওই ড্রয়িং এর মোতাবেক অনেকগুলো ছবি নিয়ে আসবে হ্যাঁ। নিচেরটা হচ্ছে ড্রয়িং টুলস এটাতে ওই ইয়াগুলো পাবেন না ড্রয়িং করতে পারবেন জাস্ট তার নিচেরটা হচ্ছে লেখার জন্য তার নিচেরটা হচ্ছে ফিল করার জন্য এটা হচ্ছে ভেতরে রংগুলোকে ভরাট করার জন্য ফিল কালার বলছি না কোনো কিছু পূর্ণ করার জন্য ফিল যে কোনো জায়গায় এটা সিলেক্ট থাকার পরে আপনি যে কোনো কালার সিলেক্ট করে সেই জায়গা এখানে এখানে ক্লিক করবেন তাহলে এই কালার অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটা এটা আপনার আসবে না এটা যখন আপনি হচ্ছে গিয়ে এই টুলসগুলোতে ক্লিক করবেন কিছু টুলসের হচ্ছে অপশন বার আছে কিছু নাই হ্যাঁ যেমন হচ্ছে গিয়ে এটার আছে এটা কখন কাজ করবে যখন আমি নতুন কিছু ড্র করবো আমি একটা গাছ ড্র করতে পারি অটোমেটিক আমি একটা গাছ ড্র করি গাছটা ভালো হলো না তবু ও করবে কি অটোমেটিক্যালি অনেকগুলো গাছের অপশন দিয়ে দিবে আপনি কি ধরনের গাছ চান এখান থেকে নিয়ে নিতে পারবেন এখান থেকে আপনি অনেক কিছু ড্রয়িং করে রেডি করতে পারেন এই যে ঘর আঁকালাম ঘরের যে কয়টা কালার দেখতেছি এর বেশি কোনো কালার নাই ঘরের পিছে গাছ দেবো এখানে যে কয়টা কালার দেখতেছি তার বেশি কালার এখানে পাওয়া যাবে না না ওমা আছে অনেক কালার আছে আপনার প্রয়োজনীয় মোটামুটি আছে আপনার প্রেজেন্টেশন জন্য যে জিনিসগুলো তৈরি করা দরকার সেই মোটামুটি আছে এই কয়টা কালার দিয়ে আপনি করতে পারবেন আচ্ছা, না এর বেশি নাই তাও অনেক কালার আছে এই দেখেন ডায়মন্ডের মতো একটা আছে এটা সিলেক্ট করার পরে এখান থেকে একটা কালার নেই গাছের ইয়ে নেই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, অনেক কালার আছে অ্যারোতে ক্লিক করেন অ্যারোতে ক্লিক করেন পাবেন এছাড়া শেপ আছে আপনারা শেপও নিতে পারেন তবে সবচেয়ে মজা এখানে কি যে আপনি এখান থেকে হচ্ছে এই যে অটো ড্রটা সিলেক্ট করে কাজ করতে পারতেছেন আপনার টেবিলের দরকার একটা টেবিল আঁকান এমনি ড্র করেন গ্র্যাজুয়ালি ঠিক আছে এখানে দেখেন এই টেবিলগুলো অটোমেটিক চলে আসতেছে যে কোনো কিছু আমি যদি হচ্ছে একটা গ্লাস ড্র করি এখানে অনেক ধরনের গ্লাস চলে আসবে ড্রয়িং যেগুলো করা আছে এই শেপের ভিতরে যেগুলো আর কি খুঁজে পায় সেগুলো সব নিয়ে যেতে এটা এটা টেনে নিয়ে আসতেছেন কোনটা ক্লিক করে আপনি উপরে দেখেন সিলেক্ট হ্যাঁ, টুলস হ্যাঁ, আছে হ্যাঁ। সবার প্রথমে সিলেক্ট টুল সিলেক্ট করার পরে এটাকে আমরা টেনেও যে কোনো জায়গায় নিতে পারি হ্যাঁ। আবার এগুলোকে যে উপরে দেখবেন একটা মেনু মেনু মানে এটাকে বার্গার বলা হয় বার্গারে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন ডাউনলোড অপশন আছে শেয়ার অপশন আছে ডাউনলোড হ্যাঁ, করবেন শেয়ার করবেন ব্যবহার করবেন মানে আমি ডাউনলোড করে আমার কাজে লাগাতে পারি এটার কালার এখানে যে কালারটা আপনি সিলেক্ট করে রাখবেন সেই কালারে হবে প্রথমে দেখেন প্রথমে সিলেক্ট বাটনে সিলেক্ট বাটনে ক্লিক করে যদি আমি এটা সিলেক্ট করি সিলেক্ট করার পরে যদি এখানে ক্লিক করে যদি কালার চেঞ্জ করি হ্যাঁ। তাহলে স্টোভ কালার চেঞ্জ হচ্ছে হ্যাঁ। তারপরে দেখেন এই নিচে ডায়মন্ডের মতো একটা অপশন আছে এখানে ফিল আছে এখানে ফিলটাকে সিলেক্ট করার পরে যদি আমি এখান থেকে যদি যে কোনো কালার নেই নিয়ে যদি ভেতরে ক্লিক করি তাহলে ফিল কালার ভেতরের রঙগুলো চেঞ্জ হচ্ছে আবার আবার আলাদা আলাদা ঘরেও চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে অন্য কালার নেন নিয়ে এখানে ভেতরের আবার ক্লিক করে আলাদা হবে আবার আলাদা আলাদা হবে আমার তো পুরোটাই হয়ে যায় একদম আমার পুরোটাই হয়ে যায় স্যার আমার তো একটা হয়নি হবে এই তো আমার নিচের পুরোটাই এক কালার হয়ে যায় স্যার নিচে আমার অন্য কালার তো হয় আমি জাস্ট কালার করবো কিন্তু পুরোটা হয়ে যায় এটা কেন হচ্ছে স্যার আমার স্যার এইভাবে আপনারা করতে পারেন এটা একেবারে নতুন বাজারে আসছে কিছু এটা আরো উন্নত করতেছে এরা এরা অনেক অপশন আরো আসবে দেখবেন এক বছরের ভিতরে এটা কি হয়ে যায় আমি এখানে ধরেন এই কালারটা সিলেক্ট করলাম ফিল কিন্তু করাই আছে আমি এটা শুধু না এখানে বললাম তো যে এরা নতুন এটা একটা করছে আপনি এখন যদি হচ্ছে অনেক কিছু পাবেন না অনেক কিছুই এখানে পাবেন না আস্তে আস্তে আস্তে আস্তে এটা আপডেট করবে যখন তখন পাবেন যে কোনো কিছু এখানে ড্রয়িং করে অটোমেটিক এভাবে পেয়ে যাবেন তাও তো এটাই ভালো যে পাওয়া যাচ্ছে সব এটাই তো অনেক হ্যাঁ এটা কেবল শুরু করছে এরা Thank you. আমি কি বলতে চাইছিলাম স্যার ওখানে যেহেতু টেক্সট টুল আছে আমি ওই টেক্সট টুলটা নিয়ে এখানে লিখলাম যে ঘর তাহলে মেবি উপরে অপশনগুলো আসবে ঘরের পিকচার আমি এটা বলতে চাইছি না এটা ড্রয়িং এটার নামই হচ্ছে অটো ড্রয়িং কিছু টাইপ তো টাইপ টুলের মধ্যে কি কি আসে মানে টাইপের কি ধরন আসবে আই তাই আসবে লেখার অনেক ফন্ট আসবে আই স্যার একটা টাইপ করা হোক দেখা যাক টাইপের কি ধরন ড্রয়িং বেস মাত্র দুইটা জিনিস আসবে একটা টাইপের হচ্ছে ফন্ট এখানে ফ্যামিলি আর এখানে হচ্ছে গিয়া ইয়া মানে বড় ছোট ফন্ট সাইজ এই দুটো ছাড়া এখানে আর তেমন কিছু পাবেন না আর এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন স্যার আমাদের কিন্তু ফটোশপে অনেক লেখা টেক্সট টুলে গেলে অনেক ফন্ট পাওয়া যায় অনেক ফন্ট ডিফল্ট থাকে উইন্ডোজে থাকে হ্যাঁ, আমি ওটা কালকে কাজ করার সময় দেখলাম এছাড়া অত ফন্টের আমার দরকার পড়ে না আমি বেশিরভাগ ফন্টই ডিলিট করে দিয়ে আমার শুধু যেগুলো দরকার সেগুলো রাখি এখানে এখনো আপনারা অত ডিটেলস পাবেন না টেক্সট টেক্সট অনেক কিছু ডিটেলস নাই কিন্তু যতটুকু আছে শুধু ড্রয়িং কেন্দ্রিক আপনি আপনি বাংলা লিখতে চাচ্ছেন পাবেন না অন্য কোনো ভাষা পাবেন না দেখা যাক ইউনিকোডের ইউনি বেশি ফন্ট না এখানে মাত্র কয়েকটা ফন্ট দেওয়া আছে রোবটও দেওয়া আছে তারপরে অ্যাজ এ এই ফন্টগুলো হচ্ছে বেশিরভাগ ব্যবহার হয় গতকাল আমরা কি কি দেখছিলাম ক্রপ টুলস দেখছিলাম তাই না আমরা ব্রাশ টুলের কাজ শিখছি ক্লোন স্টেম টুলস এর কাজ শিখছি কি না এটার হিস্টোরি টুলের কাজ শিখছি তাই না বুঝতে পারছেন এটা আর্টের সামান্য ইফেক্ট নিয়ে আসে এখান থেকে আমরা হিস্টোরি ব্রাশে কি দেখছি যে হিস্টোরি হ্যাঁ, ব্রাশে আমাদের সেই কালারটা এখানে চলে আসবে হ্যাঁ, তার মানে কি আগে আমরা করছিলাম কি এই কাজটা কি ভাবে করলাম আমরা করলাম কি প্রথমে ইমেজে গিয়ে ইমেজ মুডে গিয়ে গ্রে স্কেল করে হ্যাঁ। মানে এটা তো এই কালারই ছিল হ্যাঁ। আমি সেটাকে গ্রে স্কেল করলাম হ্যাঁ। আবার ইমেজ মুডে গিয়ে ইমেজ মুড থেকে আর জিবি করে দিলাম কারণ আমি আবার কালারে ফেরত যাচ্ছি ওই জন্য হিস্টোরিটা করলো কি ওই আগের জায়গায় ফেরত নিয়ে যাচ্ছে আমাকে ঠিক আছে এখন এ করবে কি হিস্টোরি আর্ট ব্রাশ করবে কি হিস্টোরির কালারে ফেরত যাবে কিন্তু আর্টিস্টিক কিছু ইফেক্ট দিবে মনে হয় ছবি আঁকা আঁকাইছে এইরকম একটা ইফেক্ট নিয়ে আসবে মানে, ইয়ে হ্যাঁ। এগুলো যদি আপনি যদি ইয়েতে করেন লিসুলু দিয়ে স্যার আপনি কাজ করার সময় ব্রাশগুলোর নাম টুলগুলোর মানে নাম বলে বলে দেবেন তাহলে আর্ট হিস্টোরি দেখি তো এটা নতুন লেয়ার না করা যায় না আর্ট হিস্টোরি টুলস কাজ করবে আমি নতুন লেয়ার নিয়ে কাজ করলাম এটাকে আমি একটু এবার ফিলটা কমাই দেই বোঝা গেছে কিংবা এটা এইরকমই থাকলো আমি এটাকে শুধু কালার করে দিই এইভাবে আর কি কাজ করা যায় স্যার আমার না ডেস্কটপে এবারে মাল্টিপ্লাই করে দেই চ্যানেল একটা ইয়ে নাই ওই তো লেয়ার উপরে উপরে ওইটা কেন জানি আমার ইয়েটা খুঁজে পাচ্ছি না চ্যানেলে উইন্ডোজে গিয়ে চ্যানেলে ক্লিক করবে তাহলে চ্যানেল আসবে মানে যেটা মানে শুধু উইন্ডোজে গিয়ে ক্লিক করা কি আপনার উইন্ডোজ আছে মানে এটা হয় না সিডি দিয়া হ্যাঁ। সিডি দিয়ে তো সিডি কাজ করে না সিডি বেশিরভাগ সময় কাজ করে আমার দিয়ে দেয় তাহলে ঠিক আছে ডিস্ক লাগে না আমার কাছে হচ্ছে যে ইয়াই আছে ওইভাবেই তো আমি উইন্ডো সিয়ার দিই আমার পেন ড্রাইভ দিয়ে তো কতজনকে দিলাম আমি নিজেও দেই এই যে ওনারটা তো দেওয়া আছে আমার ওই ওই পেন ড্রাইভ দেই উইন্ডোজ দাও আমার যত পেন ড্রাইভ আমার সফটওয়্যার গুলো লাগে সফটওয়্যার লিস্ট দিতে পারো স্যার আমার ইলাস্ট্রেটর সিসি আছে এটা সফটওয়্যার গুলো দিতে পারবে না কি আপডেট নাকি হ্যাঁ সবগুলো কম্পিউটারে আছে ওগুলো থেকে নিলে স্যার ভাড়া স্যার না আপনি ফরম্যাট দেন মানে শুধুমাত্র ওখানে যে কম্পিউটার আছে ফরম্যাট আমারটা দিয়ে দিছি ভাইরাস হবে না তো আপনি আগে উইন্ডোজ দেন সবার আগে ওই আচ্ছা, না এগুলো আমি কাজ করতে করতে অনেক কিছু এখানে নিয়ে আসছি হ্যাঁ। এগুলো আপনারা আপনারা এগুলো ইয়ে করে দিতে পারেন ডিলিট করে দেন সমস্যা নাই কালকে সব ডিলিট করে দেয় না নাই নাও থাকতে পারে তো হ্যাঁ আমারটা তো নাই এক অক্ষর মানে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনি তৈরি করে নেবেন এখানে তৈরি করে নিয়ে সেটা সেভও করতে পারবেন এখান থেকে নিউ ওয়ার্ক ক্লিক করে এখানে নাম দিয়ে সেভ করে রাখবেন পরে যখন হচ্ছে গিয়ে আপনার দরকার এখানে সেটা থাকবে এতে ক্লাস নামের আমি একটা তৈরি করছিলাম এখানে ক্লিক করলে এই ক্লাস এরিয়াগুলো ওইভাবে হ্যাঁ, সাজিয়ে চলে আসবে এখন এখানে ক্লিক করলে আমি এইভাবে কাজ করতে পারি আমার এটা সুবিধা হয় আমি এটা নিয়ে আসলাম আমি তৈরি করে নিছি এটা আপনিও তৈরি করে নিতে পারেন এখানে ওয়ার্ক স্পেস তৈরি করে নিছি আমি ক্লাস নামের একটা ওয়ার্ক স্পেস তৈরি করে নিছি এটা দিয়ে আমি ক্লাস করাবো এই যে history brush tools file open file open আমি একটা ফুলের ছবি নিয়ে আসি ফুলের ছবি নিয়ে আসার পরে এর ওপরে কি করব আমি ব্রাশ দিয়ে কিছু ব্রাশ করে দেই সে এর আগের দিন যে কাজগুলো করছিলাম সে কাজগুলোই করতেছি ঠিক আছে আমি ব্রাশ করলাম হ্যাঁ এবার হিস্টোরি ব্রাশ টুলস নিয়ে একই করতেছে ফেরত নিয়ে আসতেছে কিন্তু নিচের কালারের সঙ্গে উপরের কালারটা একটু ইয়ে করে দিচ্ছে এখানে স্টাইল আমরা মিডিয়াম করে দেই মিডিয়াম করে দিতে পারি ব্রাশটা বড় হয়ে গেছে ছোট করি স্যার এটা অ্যাকচুয়ালি কোন ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করি এটা হ্যাঁ আমরা যে কাজ করব কোন ক্ষেত্রে প্রয়োগ করব মানে এটা কোন কাজের ক্ষেত্রে এটা এরিয়া এরিয়া আমরা কম করে দেই দেখি দশ করে দেই অনেক সময় হয় কি আমরা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই যে ব্লার করে দিতে চাই ব্যাকগ্রাউন্ড গুলো ডিএসএলআর এর মতো এখানে কম বেশি করা দিয়ে এই কম বেশি করে দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি আচ্ছা। তাহলে এটাতে আপনি একটা পিকচার অ্যাড করে দেন উপরে উপরে একটা পিকচার অ্যাড করে দিতে পারি দেখি স্যার করে দেন আচ্ছা, হ্যাঁ, আপনার তাহলে অন্য কিছু আছে আপনি সিসি নাকি হ্যাঁ ওই জন্য আপনার অন্য কিছু যে ওনারটা দেখে নিন আপনারটা নামই সেম আলাদা আচ্ছা তারপর এটা এটা কন্ট্রোল সি এখানে কন্ট্রোল ভি ও আচ্ছা বুঝতে পারছি আর ওটা ব্লার না করে ওটা ওই রকম ফুলের সামনেও তো এটা লাগানো যাবে হ্যাঁ লাগানো যাবে অবশ্যই যাবে এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটা অন্য করে দিতে চাই একটু ব্রাশ ট্রাশ করে ওয়েবসাইট যখন আপনি কাজ করবেন তখন ওই ওয়েবসাইট যেগুলো দেখান আমাদেরকে ওগুলা স্ক্রিন রেকর্ডার করেই রাখবেন হ্যাঁ, খুব ইউজ করি এটা কালকে আমি ভিজিটিং কার্ডে ইউজ করছি ভালোই এটা এটা ভিজিটিং কার্ড এভাবে কাজ করা যায় আর তবে এই হিস্টোরি ব্রাশ টুল এই হিস্টোরি ব্রাশ টুল কাজে লাগলেও হিস্টোরি আর্ট ব্রাশ টুল তেমন কাজে লাগবে না কারণ এর অল্টারনেটিভ আরও সুন্দর ফাংশন আছে আমরা সেটা দিয়ে কাজ করব ফটোশপে আছে সুন্দর কাছে আমরা হচ্ছে এই যে ফিল্টারে যখন কাজ করব না তখন দেখব আজকে গ্রেডিয়েন্টের কাজ গ্রেডিয়েন্টের কাজ দেখাইছিলাম কি গ্রেডিয়েন্টের কাজ দেখাবো আজকে জি চাপলে গ্রেডিয়েন্ট আসবে জাস্ট জি একটা টুল হ্যাঁ, সিলেক্ট হ্যাঁ। হয়েছে না হ্যাঁ, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট মানে প্রথম প্রথম টি তে টেক্সট oh, টেক্সট আচ্ছা গ্রেডিয়েন্টে গিয়ে যে গ্রেডিয়েন্ট যখনই আমি সিলেক্ট করবো তখন অপশ ওপরে অপশন বারে একটা কালার অপশন আসছে আচ্ছা। এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি ওকে সিলেক্ট করার পরে যদি আমি এক পাশ থেকে আর এক পাশে ড্র্যাগ করি তাহলে কি হয় গ্রেডিয়েন্ট হলো এটা গ্রেডিয়েন্টটা কি এক পাশের কালারের সঙ্গে আর এক পাশের কালার মিশায় দেয় দুই পাশে দুই কালার থাকে এটাকে মিশায় দেয় মিশায় দেয়া একটা নতুন হচ্ছে ইফেক্ট তৈরি করা এটাই গ্রেডিয়েন্ট এই কালারগুলো আমরা এখানে ক্লিক করে দেখেন নিচে কয়েকটা অপশন আছে একটা আছে সলিড আছে নয়েজ আছে আমরা সলিডটাই সিলেক্ট করে রাখবো নয় স্যার আমি চাচ্ছি তো এই ফুলের উপরে এটা কি তাহলে অপাসিটি কমে দিলে এটা ফুল দেখা ওটা দেখাবো আস্তে আস্তে আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে আমি নতুন লেয়ার নিয়ে কাজ করি ফুলটা ওই রকমই থাক নতুন লেয়ার নিয়ে কাজ করি গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট টুলস সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার চুজ করবো এবার দেখেন এই কালারের নিচে একটা করে হ্যান্ডেল আছে বা এটাকে বলা হয় কালার স্পট এটা কি বলবো কালার স্পট এই কালার স্পটে গিয়ে ক্লিক করার পরে নিচে কালারের অপশন আসবে এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিতে পারি মানে আমাদের পছন্দ আবার নিচে যদি কাটসারটা নিয়ে যায় তাহলে ছবির ভিতর থেকেও আই ড্রপার দিয়ে আমরা কালার চুজ করতে পারবো মানে আবার দেখায় এই যে এখানে দেখেন যে কালারের নিচে নিচে গ্রেডিয়েন্ট টুলস আবার দেখায় গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট থাকার পরে অপশন বারে যেখানে গ্রেডিয়েন্টের কালারগুলো দেখা যাচ্ছে সেখানে ক্লিক করার পরে এই অপশনটা আসবে এটা গ্রেডিয়েন্ট প্যালেট এখানে গ্রেডিয়েন্ট প্যালেট আর একটা আছে এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা নির্ণয় করতে পারবো এখানে জাস্ট ক্লিক করব নিচে কালারের অপশনে ক্লিক করব ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট দেয়াই আছে এগুলো আমরা কাজে ব্যবহার করতে পারি তাছাড়া নিজেদের পছন্দ মতো গ্রেডিয়েন্ট নিতে পারি এখানে একটা কালার দেই এখানে কালার স্পটে ক্লিক করি ক্লিক করার পরে এখানে ক্লিক করি অনেক কালার ক্লিক করার পরে এখানে কালার আমরা পছন্দ করে দিতে পারবো কিন্তু স্যার আপনি যেটা বললেন যেখান থেকে আমার প্রশ্নটা করা যে আপনি বলছেন ফুলের থেকে আমি কালার নিয়ে হ্যাঁ কারসারটা একটু নিচে নিয়ে গেলে এই ছবির উপরে দেখবেন আই ড্রপার আসছে এখন এখানে ক্লিক করলে আই ড্রপার ওই কালার ফুল থেকেই কালারটা সিলেক্ট করলো আমি ওকে করলাম আমার আচ্ছা। এই পাশে যদি ক্লিক করি কালার স্পটে হ্যাঁ এখানে ক্লিক করলাম ক্লিক করে আবার এখানে ক্লিক করি ক্লিক করার পরে এখানে নিচ থেকে একটা কালার নেই ওকে নিচের থেকে একটা কালার নিলাম নিয়ে ওকেই করলাম তাছাড়া তো ইচ্ছা মতো আমি এখানে কালার হ্যাঁ, নিতে পারবোই ঠিক আছে এখানে যে কোনো ইচ্ছা মতো আমি কালার নিতে পারবোই আচ্ছা এরপরে দেখেন লোকেশন আছে এই লোকেশনে একশো পার্সেন্ট দেওয়া আছে একশো পার্সেন্ট মানে কি এটা হচ্ছে প্রথমে যে লোকেশনটা এটাকে বলে জিরো পার্সেন্ট দেখেন এখানে এখানে ক্লিক করার পাশ সময় লোকেশন দেখাচ্ছে জিরো আর এখানে এই মানে পাশে যখন ক্লিক করতেছি এটা একশো পার্সেন্ট মানে একটা শেষ সীমান্ত একশো পার্সেন্ট আবার শুরু হচ্ছে গিয়া জিরো আর এই মধ্যবর্তী যদি কোথাও ক্লিক করি আর একটা নেই কালার স্পট এই কালার স্পটের ঠিকানা দেখেন পঁয়ত্রিশ তার মানে কি এটাকে যদি ফিফটি করি তাহলে মাঝামাঝি যাবে না মানে হ্যাঁ, এখানে মাঝখানে চলে গেল এখন এটার কালার আমি চেঞ্জ করতে আচ্ছা দিলাম এখানে মানে এখানে ক্লিক করে এখানে পিঙ্ক কালার বাড়াই দেন আমি এটা পিঙ্কের অপশন হ্যাঁ, হ্যাঁ, এটা এরকম টেনে দিতে পারেন কিংবা এখানে এটা সিলেক্ট করার পরে এটার মানও পরিবর্তন করে দিতে পারেন আপনি এখানে করে দেন স্যার আমি ওটা কি বললেন সামথিং ওটা যেখানে রাখবো সেখান থেকে আমি কালার ওইটুকু দিতে পারবো তাই না এটা সিলেক্ট করার পরে ওকে করি ওকে করার পরে এখানে একটা কালার দিই বুঝতে পারছেন ওই দিক থেকে দিলে ওই দিকে এই দিক থেকে ড্র্যাগ করলে এই দিকে এই দিক থেকে ড্র্যাগ করলে ড্র্যাগ করলে এই দিকে এইরকম উপর থেকে ড্র্যাগ করলে এইরকম আবার কর্নার থেকে ড্র্যাগ করলে এইরকম বোঝা গেছে মানে এটা করতে পারেন আচ্ছা এটা প্রথম অপশন এবার দেখেন আমরা যখন গ্রেডিয়েন্টের কালারটা দিলাম তার পাশে দেখেন একটা অপশন আছে এটাকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট লিনিয়ার গ্রেডিয়েন্ট প্রথম অপশনটা লিনিয়ার গ্রেডিয়েন্ট মানে আমরা যেখানে ওটা দিছি সেই হিসেবে সরাসরি একটা কালার তারপরে আর একটা কালার তারপরে আর একটা কালার এইভাবে আসবে কিন্তু তারপরে একটা দেখেন বৃত্তর মতো আছে এখানে যদি এখানে যদি কারসারটা নিয়ে যায় তাহলে টুল টিপ দেখা যাচ্ছে যে রেডিয়াল গ্রেডিয়েন্ট এটা শুরু করতে হয় মাঝখান থেকে আমি যদি মাঝখান থেকে ড্র্যাগ করে শেষের দিকে নিয়ে যাই ও তারপর একটা আছে হচ্ছে এরকম বৃত্তর মতো হলো তাই না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন এটা যে কোনো জায়গা থেকে ড্র্যাগ করলে সেই রকমই হবে মানে হ্যাঁ ওই গোল আকারেই আসবে এই কালারগুলোই আসবে গোল আকারেই আসবে আমি মানে এটাকে এই পাশে দিই এটাকে এই পাশে দিই বা এটাকে দূরে দিই এটাকে মাঝখানে দিই ওকে আচ্ছা, পরেরটা তার মানে যেরকম ডিজাইন আছে ওই ওই হ্যাঁ, তারপরেরটা ওই দেখেন একইভাবেই এটা কাজ করে এক পাশ থেকে শুরু করে ঘুরে ঘড়ির মতো ঘুরে এই পাশে আচ্ছা পেন কাজ করাই হয়নি যে গ্রেডিয়েন্ট তারপরে আছে কি রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট এটা হচ্ছে কি একই রকম এই যে আমরা ইয়ে কালার দিলাম না এখানে যদি দুইটা কালার রাখি আমি জাস্ট অত কালার না রেখে দুইটা কালার রাখি জাস্ট ওকে করে এটা যদি মাঝখান থেকে এটাও মাঝখান থেকে ড্র্যাগ করতে হয় এটা যদি মাঝখান থেকে ড্র্যাগ করি তাহলে ওপরে এবং নিচে ওই কালার আসলো আমি যদি প্রথম তো লিনিয়ারটা নেই মাঝখান থেকে ক্লিক করলে কি ড্র্যাগ করলে কিন্তু হবে না কিন্তু এটা সিলেক্ট করার পরে যদি আমি মাঝখান থেকে ড্র্যাগ করি তাহলে দেখবেন ওপরে এক কালার নিচে এক ওই কালারই আসছে আর মাঝখানে লাস্টে প্রথম কালারটা উপরে এবং নিচে আসছে আর লাস্টে যে কালার দেওয়া আছে সেটা এখানে আসছে আর এখানে ক্লিক করার পরে দেখবেন একটা অপশন থাকার কথা এখানে আছে কি নাই এটাতে নাই এটাতে নাই এটাতে আছে আপনার স্মুথনেসটা আছে আপনি এখান থেকে স্মুথনেসটা বা কম বেশি করতে পারেন দেখি স্মুথনেস কম বেশি করে দেখি আর এই কালারের সাথে এই কালারের সাথে এই কালারকে আর স্মুথনেসটা বাড়াই দিলে কম বেশি করবে আর কি এই যা তেমন কিছু না কিন্তু এখানে আর একটা অপশন আছে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অপাসিটি ওপরে যে স্পটটা আছে অপাসিটি স্পট এটা এখানে ক্লিক করার পাশে পাশে নিচে অপাসিটি অপশনটা আসবে এটাকে আমি জিরো করে দিই মানে এখান থেকে এই পর্যন্ত আমি এখন ট্র্যাক করি এখানে কালার ছিল ওই জন্য এই কাজটা হচ্ছে আমি কালার ডিলিট করে নতুন লেয়ার নেই নিয়ে এখন দেই হ্যাঁ বোঝা গেছে এক পাশে অপাসিটি পাইছে আর এক পাশে পায়নি কমায় পাচ্ছি এখানে অনেক সময় আমার দরকার পড়ে কি এরকম করে আমি ড্র্যাক করে ইয়া নিতে পারি এই যে মাঝখানে টুলসটা নিলাম নিয়ে একটু ড্র্যাক করে ইয়া করে দিলাম এটা উল্টে দিতে হবে মানে ওই ফুলটা ঠিকই দেখা যাবে কিন্তু একটু একটু ধোঁয়াশা ধোঁয়াশা টাইপ আই কি দ্যাট গুড গুড এটাই বাসা দেই এটাই বাসা দেই আমি না না সরি আমি এটার অপাসিটি হচ্ছে গিয়া একশো পার্সেন্ট করে দেই এটার অপাসিটি আমি করে দেই হচ্ছে গিয়া জিরো করে দিলাম মানে যে কোনো পাশে করতে পারি হ্যাঁ, হ্যাঁ। এখন এটাকে আমি ড্র্যাগ করে যদি এদিকে নিয়ে যাই তাহলে কি হবে ভিতরের অংশটুকু শুধু আমার ইয়ে থাকলো এটাকে আরো বড় করে দেই দেখি আর একটু ছোট করে দেই এটাকে আমরা এখন ব্ল্যান্ডিং মোড দিয়ে এখান থেকে জাস্ট একটু অন্য ইয়ে করে দেই মাল্টিপ্লাই করে দেয় এই যে এখানে ব্ল্যান্ডিং মোড একদিন আলোচনা করছিলাম কালার বার্ন আছে সফট লাইট আছে মানে একটা লেয়ারের সাথে আর একটা লেয়ার মিক্সড করে ব্লান্ডার কি করে মিক্সড করে না একটা লেয়ারের সাথে আর একটা লেয়ার মিক্সড করে দেয় এটা এখান থেকে আমরা ব্ল্যান্ড করে দিতে পারি সফট লাইট আছে হার্ড লাইট আছে যে কোনো একটা লাইট দিতে পারি ওভারলে করে দিলাম লেয়ার লেয়ারের উপরেই দেখবেন লেয়ারের উপরেই দেখবেন অপাসিটির পাশেই হচ্ছে মোড আছে যে এখানে ক্লিক করলে এগুলো আসবে কোনটাতে ক্লিক করে দিলেন যে কোনো একটাতে ক্লিক করে দেখেন কি হয় তারপর আস্তে আস্তে ক্লিক করব কই থেকে লেয়ার আগে আসতে হবে লেয়ার থাকতে হবে হ্যাঁ এবার দেখেন আরো বেশি হলো রেডি আচ্ছা আমি মনে করি গ্রেডিয়েন্ট নিলাম নতুন একটা গ্রেডিয়েন্ট এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে করলাম কি নতুন একটা লেয়ার নিলাম লেয়ার নিয়ে সে লেয়ারে আমি গ্রেডিয়েন্টটা পুশ করলাম পুশ করার পরে করলাম কি ব্লেন্ডিং মোড থেকে আমরা যে কোনো একটা যে কোনো একটা ব্লেন্ডিং মোডটা সিলেক্ট করে দিলাম এটা মাল্টিপ্লাই হলো মানে এই কালারটা ওই কালারের সঙ্গে মিক্সড হয়ে গেল দুইটা কালার অ্যাড হলো যুক্ত হলো যুক্ত হয়ে এই কালার দাঁড়ালো আমরা ইচ্ছে করলে যে কোনো একটা সফট কালার টালার এগুলো দিয়ে নিয়ে কাজ করতে পারতাম ঠিক আছে এটা আমরা আলাদা লেয়ার নিয়ে কাজ করলাম কিন্তু এই কাজটা আমরা এখানে না করে এখান থেকেও করতে পারি এখানে জাস্ট দেখবেন একটা অপশন আছে মুড নামের একটা অপশন আছে এখানে গিয়েও এই জিনিসগুলোই আছে আমি এখান থেকে এই সফট বা মাল্টিপাই সিলেক্ট করে যদি এখানে ড্র্যাগ করি তাহলে ওই কাজটাই করবে হ্যাঁ মানে আমরা এখানে লেয়ার নেওয়া লাগেছে না আমরা সরাসরি এখান থেকেও করতে পারি আর এখান থেকে আমি ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখা গেলো এই পাশে বাম পাশে সবুজ আর ডান পাশে লাল আসছে আমি যদি এখানে রিভার্সটাকে দেখেন সিলেক্ট করে দেই বা এখন জিনিসটা উল্টে গেল এক পাশে লাল আর এক পাশে সবুজ আসলো এই যে রিভার্সে ক্লিক করবেন রিভার্সে ক্লিক করার পরে দেখবেন যে জিনিসটা উল্টে যায় সরি আবার ফির পেছনে ফেরত যেতে হবে এক্ষেত্রে জিনিসটা এক এই পাশে সবুজ ওই পাশে লাল এই রিভার্সের ক্ষেত্রে মানে আছে পেন আছে পেন টুলসের আমরা ক্লোন স্টম টুলস এর কাজটা একটু দেখি গ্রেডিয়েন্টের কাজ এই পর্যন্ত আপনারা গ্রেডিয়েন্ট প্র্যাকটিস করবেন আচ্ছা আছে সহজে আছে গ্রেডিয়েন্টের কাজ প্র্যাকটিস করবেন গ্রেডিয়েন্টের আরো কিছু আছে সেগুলো দেখাবো সেগুলো দেখাবো হচ্ছে গেছে যখন আমরা লেয়ার স্টাইল শিখবো লেয়ার স্টাইল কি আমরা যদি নতুন কোনো লেয়ার নেই লেয়ারে যদি একটা কালার দেই কালার দেওয়ার পরে এখানে লেয়ার স্টাইল আসে এখান থেকে এখানেও আছে গ্রেডিয়েন্ট ওভারলে এখানেও গ্রেডিয়েন্ট ওভারলে আছে ঠিক আছে এখান থেকেও আমরা কিছু জিনিস শিখব এখানেও দেখেন রিভার্স আছে এটা শুধু এখানেও কালার দিতে পারবো ওই জিনিসই আছে এখানে ঠিক আছে এখানে এখানে ওই মুডগুলাই আছে হ্যাঁ এটা শ্যাডো ড্রপ শ্যাডো আছে অ্যাম্বুশ আছে অ্যাম্বুশ আছে বহু কিছু হ্যাঁ, আছে এটাকে বলা হয় স্টাইল অটোমেটিক কিছু স্টাইল তৈরি আছে দেখেন পরে পরে পরে আয়ের শেষে ক্লাসের শেষে ক্লাসের <laughs> শেষে না না আমি দেখাই দেবো অবশ্যই দেখাই দেবো ক্লাসের শেষে মনে থাকবে না তো আচ্ছা আমি মনে করাই দেবো দেখেন ক্লোন স্টেম টুলস এর কাজটা একটু দেখে নিই আগে হ্যাঁ আমরা ক্লোন স্টেম টুলসটা দেখি ফাইল ওপেন করি একটা ছবি কোনটা ওপেন না এটা করি এই ছবিটা করি বুঝতে সুবিধা হবে ক্লোন স্টেম টুল সিলেক্ট করার পরে আমরা যদি অল্টার চেপে যদি কোনো জায়গার উপরে ক্লিক করি তাহলে হয় করে কি এ করে ওই জায়গার স্যাম্পলটা কপি করে নেয় অন্য জায়গায় যদি ক্লিক করে যদি আমি ড্র্যাগ করা শুরু করি তাহলে করে কি ওটাকে এখানে কপি করে দিল এই পাশে কি করব শুধু এরকম ড্র্যাগ করব না আমি just clone stamp tool select করলাম সিলেক্ট করার পরে আমি করলাম কি যেখান থেকে আমি ছবিটার স্যাম্পল নেব সেখানে জাস্ট কারসার নিয়ে গিয়ে অল্টার চাপবো অল্টার চাপার পরে একটা ক্লিক করব লেফট বাটনে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এ এখান থেকে স্যাম্পলটা নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে যদি ড্র্যাক করি এখান থেকে এখান থেকে ওই পিকচারটা ও এখানে নিয়ে এসে দিয়ে দিলাম স্যার আমার একটা আমি যদি মানুষের পিকচারের উপর ওইটা হবে হবে এখানে যা হবে ওখানেও তাই হবে দেখি একটু ট্রাই করি তো স্যার দাঁড়ান আমি আগে শেষ করে নেই পরে ট্রাই করেন আচ্ছা, আচ্ছা, আচ্ছা, দেখেন উইন্ডোজে গিয়ে দেখবেন ক্লোন স্যাম্পল নামের একটা টুলস আছে ইয়া আছে প্যালেট আছে ক্লোন সোর্স এখান থেকে ক্লোন সোর্সটা সিলেক্ট করে রাখবো এখানে দেখেন কয়েকটা বিষয় আছে এর এর আগে আমি এটাকে বড় করে নিই তাহলে সুবিধা হবে এটাকে বড় করে নেই এইদিকে এবং এই দিকে দুই দিকে বড় করে নেই জায়গা নিয়ে আচ্ছা, নিলাম আচ্ছা ক্লোন সোর্সটা নিলাম ক্লোন স্টেম টু সিলেক্ট করলাম এখান থেকে আমি একটা কালার নিলাম নেয়ার পরে দেখেন এখানে দেখেন একটা অপশন আছে এটা হচ্ছে কি ফ্লিপ হরিজন্টাল হরিজন্টাল মানে কি বোঝেন তো ডান বাম হচ্ছে হরিজন্টাল আর ওপর নিচ হচ্ছে ভার্টিক্যাল তাহলে আমি যদি ফ্লিপ হরিজন্টালি ক্লিক করি ক্লিক করার পরে এটা যদি আমি এখানে ড্র্যাক করা শুরু করি এ কি করবে হ্যাঁ এ উল্টা দিল ছবিটাকে দেখেন উল্টা দিছে লক্ষ্য করছেন এ করছে কি ছবিটাকে জাস্ট উল্টায় দিছে দেখেন উল্টা দিছে না ওটাকে যা সে করছে কি উল্টাইয়া দিছে মানে কোন দিকে ডান বামের উল্টাইয়া দিছে আর আমি যদি নিচেরটা ক্লিক করি না বুঝতে পারছেন এই রকমই রাখলো কিন্তু এ করলো কি উল্টায় দিল আর আমি যদি এখানে দুইটাই সিলেক্ট রাখি তাহলে এ করবে কি মানে আগে এখান থেকে সিলেক্ট করে নেই সিলেক্ট করে নিয়ে আমি জাস্ট ইয়া করি দেখেন ও কি করে দুটো একসাথে হচ্ছে তো আমি একটা রাখি এটাতে নেই ক্লিক করে নেই একটা আসলো এ করলো কি ওপর থেকে নিচ দিকেও করলো ডান থেকে বাম দিকেও করে দিল দুইটাই সিলেক্ট করছে ফ্লিপ হরিজন্টাল এবং ফ্লিপ ভার্টিক্যাল দুটাই আমি সিলেক্ট করার কারণে এই ও এই কাজটা করলো আচ্ছা, ওই ইয়ে ওই রকমই রাখেন রেখে ব্রাশ টুল যেভাবে বড় করি ঠিক অল্টার চেপে রাইট বাটনে ক্লিক করে এইভাবে বড় ছোট সব করতে পারি আমি প্রথমে বলছি তো যে বাকি সব বেশিরভাগ টুলসেরই কাজ হচ্ছে ব্রাশ টুলসের মতনই বেশিরভাগ টুলসের কাজ ওই জন্য আগে ব্রাশ টুল শিখছি আমরা ঠিক আছে এটা কোনো স্ট্যাম্প টুলস এগুলো আমাদের দরকার পড়ে অনেক ক্ষেত্রেই আমরা যখন আমরা প্যাচ টুলসের কাজ দেখছি না ওই ধরনের কাজ অনেক ক্ষেত্রে আমাদের এই কোলন স্ট্যাম্প টুলসের দরকার পড়ে বেশি পরে কিন্তু এখন বেশিরভাগ ওই প্যাস টুলস দিয়ে করে ছোটোখাটো কাজগুলো এত সময় আচ্ছা পরবর্তীতে দেখি কোন টুলস এর স্যার এটা আমরা একটু ট্রাই করি আচ্ছা করেন দেখি ট্রাই করেন দেখি ক্লোন স্টেম টুলস এটা তো কন্ট্রোল চেপে oh, তাই না স্যার আচ্ছা, কন্ট্রোল চেপে নাও হ্যাঁ স্যার আমার একটা প্রবলেম হচ্ছে এখানে একটু সেটা স্যার আচ্ছা, দেখেন আমি হচ্ছে নিউ পেজ নিলাম নিয়ে ওপেন করলাম না একটা ফাইল সাপোজ এটাই করলাম করার পরে আমার ধরেন যে একটা ভুল হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি কন্ট্রোল জেড দেওয়ার পর ওটার ব্যাগে আসে না কেন করে নেওয়ার পর ওই পেজটা আবার কেমনি নিয়ে এসেছেন স্যার লেয়ার নিব একটা কোথায় পেজ নিছে না এটা ছোট করার পর আপনি পেজ নিয়ে আসেন একটা না ওটাই বড় করে দিছেন হ্যাঁ ওটা কি কন্ট্রোল ক্রপ টুলস দিয়ে বড় করছি নিয়ে ক্রপ টুল নিয়ে বড় করে